আমাদের আমরা একটা সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানিকে ডেভেলপ করার জন্য আপনাদের এলাকাতে আজকে আসা আমাদের কোম্পানিটি এফএল এর আমাদের কোম্পানি একটা সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি এই কোম্পানিটি আমাদের কোম্পানি থেকে যদি পণ্য কিনে একটা জলপাই যদি কেউ পণ্য বিক্রি করে তাও এক ধরনের ইনকাম আমাদের কোম্পানিতে বেশ কয়েকটা আইটেমের পণ্য আছে সেই পণ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফেব্রিক্স আইটেম ফেব্রিক্স আইটেমের মধ্যে যেগুলো থাকে এর মধ্যে পাঞ্জাবি থ্রি পিস উল্লেখ এরপরে আপনার আছে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এরকম বাজার লোকালয়ে আমরা একটা করে রেস্টুরেন্ট ডেভেলপ করছি ক্যাফে ক্যাফেটেরিয়া ডেভেলপ করছি যেখানে বসে মানুষ খেতে পারে এবং সেই সাথে আমরা সুপার শপ বেস এখন কিন্তু আধুনিক যুগ আধুনিক সিস্টেম আধুনিক সিস্টেমে কিন্তু একটা দোকানে সব কিছু পাওয়া যায় সুপার শট সুপার শট যেটাকে বলা হয় এগুলো কিন্তু আমাদের কোম্পানির এক ধরনের প্রোডাক্ট আমরা এগুলোকে ডেভেলপ করছি আর এগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য আজকে আপনাদের এলাকাতে কিছু মেসেজ দেওয়ার জন্য আমাদের আশা এটা শুধুমাত্র ভাইয়ের মাধ্যমে আপনারা তাদের সাথে বসে ওনার সাথে বসে পার্সোনালি ডিসকাস করে ভালো মন্দ আরও কিছু জানতে পারতাম আজকে সবার সাথে সম্মিলিত হলাম সবার সাথে একটু পরিচিত হলাম এটাই আজকের লক্ষ্য উদ্দেশ্য তো বিস্তারিত জানবেন আপনারা ওনার সাথে বসতে করে কমপ্লিট করবেন এবং এখানে আমাদের সামনে উপস্থিত আছেন আপনাদের প্রতিনিধি মেম্বার সাহেব মেম্বার সাহেব কিন্তু আমাদেরকে এই কোম্পানিটাকে যথেষ্ট সাপোর্ট করে এবং উনি কিন্তু তথ্য দিয়ে শ্রম মেধা যেটাই বলি না কেন উনি কিন্তু প্রচুর পরিমাণে একটা হেল্পিং মানসিকতা নিয়ে কিন্তু আমাদের উনি চায় যে ওনার এলাকাতে যেন ডেভেলপমেন্ট কিছু হয় হয়েছে যার কারণে আপনারা তাদের মাধ্যমে আপনাদের কিছু সুযোগ সুবিধা আছে কিভাবে আপনারা এখানে কাজ করলে লাভবান হওয়া যায় কিভাবে কাজ করলে ফ্রি হওয়া যায় আর প্রয়োজন করলে এখন প্রয়োজন করলে আপনারা আমার সাথে আমি আসবো সমস্যা তো আমি আর কথা বলবো না আমি এ পর্যায়ে হুজুর হুজুরকে বলতে দোয়া করার জন্য আমরা দোয়া করে আমরা ইত্যাদি ধন্যবাদ সবাইকে 하나 원 뭐